عملي مناخد ده Terima kasih. বাকর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া টেস্টিং সল্ট পরিমাণ মতো আদার গুঁড়ো রসুন বাটা স্বাদ মতন লবণ পেস্টটা ভাজা গেলে বাদে মশলাটা দিবেন আমি আমরা তুমি আবার দুই যাবো नाही टाकून कोणी जायचं आम्ही आम्ही गेले सगळ्यांनी মাছটা বান্নাখড়ি বাজার গেলে পরে মরিচে কাঁচা মরিচ দিছ না মশলাটা বান্নাখড়ি বাজার গেলে পরে চাইলে ওলা যারা সময় সেরা কমাগুলি রাখতে পারবো না আর যারা কম সময় সেটা করে দিলে